Thank you. A few moments later. মামা মামা তুমি খেতে দাও অফিসে ছিল লেট হয়ে যাচ্ছে দূর দূর দূর কেন এত ঘুমিয়ে পড়লাম কি জানি একটু খাওয়ার জন্য এত চোখ লেগে গেল মা তুমি খেতে দাও লেট হয়ে যাচ্ছে অফিসে মামা দেখলি আমি বলেছিলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠিসনি বা লেট হয়ে গেল তো ওয়েট কর খাবার এখন গরম করতে হবে তারপর দিতে পারবো ঠিক আছে রাতে কি খাবি যা ইচ্ছে করে দাও খেয়ে যা ইচ্ছে তুমি তো খাও না মা ওজন্য বলছি রাতে কি খাবি বল তাহলে এক কাজ করো ওই বাটার চিকেন করে দাও তোমার স্পেশাল বাটার চিকেন সাথে রুটি খেয়ে নেবো মা ঠিক আছে বাটার চিকেন খাবি হ্যাঁ আমাকেই কেটে খেয়ে নে না রে হ্যাঁ বাটার চিকেন কেনার কি আছে আমি তো আছি তো বাটার হ্যাঁ, চিকেন মায়া ধরাই আমি গরমে বাটার চিকেন করতে পারবো না ঠিক আছে কালকের পটল গরম করে দিচ্ছি ভাতের সাথে খেয়ে যা আমি খাবো না সারাক্ষণ পটলে গেলে আমি রাতে একদিন খেয়ে করছিস ও একটু প্রিয়ঙ্কার বাটে পার্টিতে যাচ্ছি ঠিক আছে আসতে লেট হবে একটু বন্ধুর পার্টিতে বন্ধুর পার্টিতে এরম জামা কাপড় পরে যাচ্ছিস হ্যাঁ? তোকে আমি বোরখা আর সালোয়ার কামিজ পরে যাবো নাকি ও আমি কিছু বুঝি না আমি তো অশিক্ষিত না আমি জামা কাপড় ব্যাপারে কিচ্ছু বুঝি না হ্যাঁ জামা কাপড় পরে এক পা হাঁটতে পারবে না বলে দিলাম ঠ্যাং গুঁড়ো ল্যাংটা জামা কাপড় ল্যাংটা কোন অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে ল্যাংটা জামা কাপড় মনে হচ্ছে তোমাদের মানে চোখে নেই আমি যে সালোয়ার কুর্তি পরে পাঠাতে যাব কিচ্ছু জানো না কাপড়ের ব্যাপারে তুমি যাও তো ব্যাংক ডিস্টার্ব করো না যাও তো আজকালকে সব কিছু করে কার সাথে মেসেজ করছি দেখি তোকে কি দেখছো হ্যাঁ? <laughs> এই বলছি এটা কে রে কাকে মেসেজ করছিস কার মেসেজ আসছে ও ওটা কারো না এটা না হি জাস্ট আ ফ্রেন্ড আর কিছু ও জাস্ট আ তাই তো এবার একটা কথা বলবো তোকে শোন একটা ছেলে আর মেয়ে না কোনো যেন বন্ধু হতে পারে না ঠিক আছে তো চুপচাপ বলে ছেলেটাকে হ্যাঁ হ্যাঁ, বন্ধু না আমারও ছিল ঠিক আছে তো আমাদের জুলিওয়ান অনেক বন্ধু বানিয়েছিলাম তো আমরা জানি বন্ধুটা কি হয় না হয় কে বন্ধু হয় ইয়ে কে চুপচাপ বল আমাকে মা প্লিজ তুমি তোমার এই একাল সেকালে কথা

বলি কিছু কাজ করব কিছু হেল্প করব তখন তো বলো এরকম করে দাও বলে কিছু কাজ করতে হবে না অনেক কাজ করে ধন্য করেছিস এই করেছিস যখন বলি কাজ করব তখন তো বলো চলে যা তোর দ্বারা হবে না তো এখন কেন বলছো দুধ তো না না হ্যাঁ, এসছিস বাবা আয় আয় আয় কি হলো এই রে কি হলো তো কাঁদছিস কেন বাবা কি হয়েছে আমাকে বলছিস কি বল কি হয়েছে এমন মেয়েটা কন্টিনিউয়াসলি কান্নাকাটি করে যাচ্ছে বাবা কি হয়েছে আমাকে বল মা আমি সো সরি মা আরে কেন সরি কি হয়েছে বাজে মা তাই না বললো আমি খুব বাজে মেয়ে আমি আমি খুব থেকে বাজে মেয়ে সব থেকে ওয়ার্স্ট ডটার এভার কে বলেছে তুই বাজামে হ্যাঁ নাম বল জিপ কেটে বার করে দেবো তার আমি কি হয়েছে আমাকে বল আমাকে বল একদম কাঁদবে না তুমি কি হয়েছে আমাকে বলো কি হয়েছে কোনো কমছে বাবা আমার বুক ফেটে যাচ্ছে বাবা কি হয়েছে বল কি হয়েছে জানো হ্যাঁ, হ্যাঁ, ওই যে যার সাথে আমি মেসেজ করছিলাম ওটা মা রোমান ছিল চার বছর ধরে আমরা সাথে ডেট করছিলাম আর আজকে আজকে অন্য কোনো মেয়ের আমার সাথে ঠিকই হয়েছে মা আই ডিজার্ভ ইট ঠিকই হয়েছে আমার সাথে আমার বাবা মেয়ে শোনা না না না Baba, না No, God, no. ঠিকই হয়েছে ঠিকই একদম কাঁদবে না তুমি এই দুনিয়াতে মা ছাড়া আর কেউ ইম্পর্টেন্ট না তুমি সব থেকে ভালো আমাকে ক্ষমা করে দাও এবার ক্ষমা করে দাও সত্যি তুমি খুব ভালো না না না না না কাঁদে না না একদম তুমি ওকে ছলি বলবে না না একদম ছলি বলবে না না কিচ্ছু হয়নি মা কিচ্ছু মনে করে না বাবা না তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস সেটা আমার শূন্য মনে বাবা না একদম না না না না দেখলি তো বাবা কেন মানা করতাম তোকে আরে পাগলি তুই আমার মেয়ে ন মাস তোকে এমনি এমনি পেটে রাখিনি ঠিক আছে আমি জানি কি হতে পারে না হতে পারে এই জন্য তোকে মানা করি বাবা বল তোর আমি ভালো চাই খারাপ তো চাই না তাই না আমার একমাত্র মেয়ে তুই না একদম কাঁদবি না না না না চল এই সারপ্রাইজ আছে বাটার চিকেন বানিয়েছি ওই দিন বলছিস না খাবি হুম বাটার চিকেন বানিয়েছি চল দুজনে মিলে খাবো ঠিক আছে বাটার চিকেন কেন এত কষ্ট করতে গেলে তোমার পটল খেয়ে দিতাম আমি না আজকে পটল বানাইনি চলো বাটার চিকেন দুজনে মিলে খাবো চলো কাঁদবে না একদম কাঁদবে না চলো আচ্ছা মা ঠিক আছে চলো মা আমি তোমাকে হেল্প করি সার্ভ করার জন্য ঠিক আছে চলো দুজনে মিলে খাবো ঠিক আছে চলো